আপনি নিজেই নিজের ক্ষমতা ও নৈবদ্ধতায় আবদ্ধ হয়ে রয়েছেন আর এগুলোই আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে ক্ষমতা কখনোই স্থায়ী হয় না নিজ থেকেই ধ্বংস হয়ে যায় আর এগুলাই আপনাকে দুর্দশা ও শোকের দিকে পরিচালিত করছে আপনার খাদ্যাভাস পোশাক পরিচ্ছেদ আপনার আচরণভঙ্গি এবং আপনার খেয়ালকশি আপনাকে ক্লান্ত ও নিস্তেজ করে তুলছে আপনার মন সংবেদনশূন্য হয়ে উঠছে এবং দ্রুত বোধশক্তি হারিয়ে ফেলছে আপনি যদি মনের বিভিন্ন বহিরাঙ্গ কার্যকলাপ সম্পর্কে সচেতন হয়ে ওঠেন শুধু দেখতে থাকুন এর আগ্রম আগ্রম নিত্য অবস্থান এবং এর পরিণতি তবেই সম্ভব শান্তি ও স্বচ্ছতা এই সচেতনতা অতএব গুরুত্বপূর্ণ বিষয় হল আত্মজ্ঞান নিজেকে না বুঝে থাকলে পৃথিবীতে কখনোই শৃঙ্খলা সম্ভব নয় চিন্তা ভাবনা অনুভূতি এবং নিজের মধ্যে কর্মের পুরো প্রক্রিয়া অন্বেষণ ছাড়া বিশ্ব শান্তি শৃঙ্খলা এবং সুরক্ষা সম্ভব নহে অতএব নিজেকে গবেষণা করা প্রাথমিক গুরুত্ব বহন করে এবং এর মধ্যে কোনো পলায়নপরতা নাই নিজেকে এই গবেষণা করা নিছক কোনো নিষ্ক্রিয়তা নয় পক্ষান্তরে একজন যা কিছু করে এর জন্য অনন্য সুলভ সচেতনতা প্রয়োজন এবং সচেতনতা যেখানে কোনো দশারোপ থাকবে না বিচার বিবেচনাও থাকবে না নিজের মধ্যে পুরো প্রক্রিয়ার এই সচেতনতা আত্মহিক জীবনে একজন যেভাবে জীবনযাপন করে এটা কোনো সংকীর্ণতা না সর্বদা প্রসারিত জীবন সর্বদা সুস্পষ্ট এবং এই সচেতনতার মধ্যেই নিজের মধ্যে শান্তি আসে স্বস্তি পাওয়া যায় এবং তারপরে বাহ্যিকভাবে সম্পর্কের ক্ষেত্রে যদি আপনি সমস্যায় না পড়েন আপনি যদি বিরোধের মধ্যে না থাকেন যদি কোনো সমস্যা না হয় আপনার জীবনে কোনো সংকট না থাকে তবে এ বিষয়ে আর কিছু বলার থাকে না এটি হলো যদি আপনি ঘুমিয়ে থাকেন তবে জীবনের ক্রিয়াটি আপনাকে অবশ্যই জাগিয়ে তুলবে but what happens generally one you began to suffer আপনি তাৎক্ষণিকভাবেই প্রতিকারের অনুসন্ধান করা শুরু করেন যা আপনার দুর্দশাকে সহজ করবে সুতরাং আস্তে আস্তে আবারও নিজেকে গুটিয়ে রাখলেন স্বস্তির সন্ধানে আপনার আপন প্রচেষ্টা যখন প্রতিক্রিয়া দ্বারা মন জাগ্রত হয় যাকে আমরা দুর্ভোগ বলি তখন সেই সান্ত্বনা সচেষ্ট ছাড়াই যাতনার কারণ তদন্ত করার জন্য এটি আসল মুহূর্ত আপনি যদি দ্বন্দ্ব নিয়ে আনবর থাকেন অর্থাৎ আত্মপরিবেশের মধ্যে যে সংঘাত চলছে আপনি যদি সেই যুদ্ধ নিয়ে আনাবার থাকেন তবে কেন প্রতিকার চাইতে হবে আপনাকে আপনি নিদ্রাতেই ভালো থাকবেন মিথ্যাভাবে কৃত্রিমভাবে দ্বন্দ্বের পিছনে না দৌড়িয়ে যা আপনার মনে ও হৃদয়ে বিদ্যমান নয় শর্তগুলোকে নিজেদেরই প্রয়োজনীয় সংঘাত তৈরি করতে দিন এবং আপনি কৃত্রিমভাবে একটা দ্বন্দ্ব তৈরি করেছেন কারণ আপনি ভয় পেয়েছেন যে আপনি কিছু হারিয়েছেন জীবন আর আপনাকে মিস করবে না আপনি যখন ঘরের দরজা এবং জানালা বন্ধ করে ঘরের ভিতরে থাকেন তখন আপনি নিরাপদ সুরক্ষিত নিরবচ্ছিন্ন বোধ করেন তবে জীবন এমন হয় না জীবন কমাগত দরজা করা নাড়ছে সমস্ত সময় জানালা খোলা রাখার চেষ্টা করছে যাতে আপনি আরও দেখতে পান তবে যদি ভয় থাকে এবং আপনি যদি সবগুলো জানালা বন্ধ করে থাকেন তবে দরজাটি আরও জোরে করা নাড়তে থাকে সুতরাং আপনি যত বেশি বাহ্যিক সিকিউরিটিতে আটকে থাকবেন তত বেশি জীবন এসে আপনাকে ধাক্কা দিবে সুতরাং আপনাকে এই পরিবর্তন ঘটাতে হবে কোনো সংকট কখনো এই পরিবর্তন ঘটায় দিবে না মাথার মধ্যে যে আপনাকে নক করছে সে আপনাকে পরিবর্তন দিবে না দুঃখ অশ্রু এগুলাতে পরিবর্তন আসে না যা ঘটেছে সবই সংকটের পর সংকট আপনি অবিরাম অশ্রু বর্ষণ করছেন এবং কোনো কিছুই আপনাকে বদলায় বলে মনে হচ্ছে না কারণ আপনি কাজটি করার জন্য আপনি অন্য কারোর উপর নির্ভর করেছেন অথচ কেউ আপনাকে আশ্বাস দিয়ে বলে না আমি আপনার কাজটি করে দিব thank you thank you very much for watching my all videos please subscribe me if you like my videos please like share and comment below